গিয়ে মেলায় করছো তখন মরে হ্যাঁ এখন একটা আছে ও মেলা গুলান হিসেব নাই হয় মরে গেছে পালা চলে গেছে ওই ধরো পঁয়ত্রিশ ছত্রিশটা পঁয়ত্রিশ ছত্রিশটা বিয়ে করছেন হ্যাঁ। এখন কয়টা বউ আছে এখন একটাই আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ নসরুল্লাহ কোথায় থাকেন আপনি বাড়ি কোথায় বাড়ি কিস্তলি বাড়ি এটা মান্দা জোড়াবাড়ি হাটের দক্ষিণ পাড় আচ্ছা, এই এক বছর থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি ভিক্ষা করে মাস লাগাইতে আমি ব্যবসা আসলো হোটেলে হোস্টেলের ব্যবসা ছিল কোথায় ধরলা কেশর করেছি বাড়ি এই চোবাড়া করেছি তারপরে আপনার পাড়াগাড়া করেছি সাঁতরা করেছি বিভিন্ন হাট করে শাশুদের বাড়ি এসব বস্তু জন করছি এই যে অ্যাক্সিডেন্ট হয় এই মোটর সাইকেল সব ব্যবসা বাদ হ্যাঁ বাদ কিন্তু চলবেন না কেন পুঁজি ছিল যেটা হ্যাঁ। যেটা মানে ক্যাশ ছিল আপনার সেই ক্যাশের কি অবস্থা না ক্যাশ করেন না যখন ব্যবসা করতেন ও না ক্যাশ করে ধরো ছেলে পেলে মানুষ করে বিয়ে সাজ করতে হবে শেষ হয়ে যায় তিনটা মেয়ে পাঁচটা ছেলে হ্যাঁ সবার বিয়ে ওই মেয়ের বিয়ে দিয়ে জমার বাড়িতে পাঠাইছি আর ছেলেরা বাড়িতে আছে তিন ছেলে আছে এক ছেলে দুই ছেলে সৌর বাড়িতে আছে এই হ্যাঁ আপনার বিয়ে করছেন ও বিয়ে মেলায় করছেন তখন বলে হ্যাঁ এখন কয়টা মনে আছে মেলা তো বিয়ে করছেন কটা এখন মনে আছে এখন একটা আছে একটা বিয়ে আছে করছেন আপনার মনে আছে কি বিয়ে ও মেলা গুলান হিসাব নাই হিসাব ছাড়া বিয়ে করছেন হয় মরে গেছে পালা চলে গেছে হ্যাঁ না অত হবে না ওই ধরো পঁয়ত্রিশ ছত্রিশটা পঁয়ত্রিশ ছত্রিশটা বিয়ে করছেন এখন কয়টা বউ আছে এখন একটাই তখন পালা চলে গেছে কেউ মরে গেছে আপনি নিজে কাউকে ছেড়ে দেননি না আমি ছেড়ে দিই নিজে নিজে পালা চলে যায় নিজে নিজে পালায় চলে যায় কি কারণটা কি পালায় চলে যাওয়ার কারণ জানে কেউ কেউ অর্ধকার থেকে পালায় কেউ বিছনা ছুঁয়ে পালায় আমার এলাকার তো শুনে দিব পালাইছে কেউ মানে পালায় ও মানে বাথরুমে যাওয়ার কথা বলে পালাইছে পালাইছে হ্যাঁ এই ধরনের কয়জন এভাবে পালাইছে ও প্রায় পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন এভাবে গেছে বিয়ে বিয়ে ছিল না এমনি এমনি বিয়ে এমনি কালমা আল্লাহর রাসুলের যে কালমা সে কালমা এসে আলমা পরে বিয়ে করছেন হ্যাঁ আবার ওইভাবেই করে আপনাকে ছেড়ে হ্যাঁ, আবার চলে গেছে এখন যে বউ আছে আপনার এটা এটা কত নম্বর বউ এটা আছে তিন নম্বর তিন নম্বর বউ এই ছেলে দুই ছেলে এটা থাকলো কি কারণে এটা ঘটনাটা কি? আছে অচল হয়ে বর্তমান ওর জন্যে ভিক্ষা করা খালি ডেলি উঠতে রাজশাহী ঢাকা লিয়া জ্বালায় আপনি যে এতগুলো বিয়ে করলেন তো এলাকার মানুষজন আপনাকে কিছু বলেনি বাধা দেয়নি যে হ্যাঁ? না না কে বাধা দিবে আপনার যাকে ভালো লাগছে তাকে আপনি বিয়ে করে ফেলছেন হ্যাঁ পরে মানে আপনাকে বিয়ে করে হ্যাঁ ওই হয় ওষুধ কেনাটা হয় বন্ধু তিনশো টাকা মতো ওই পাঁচশো ছয়শো সাতশো ওই যে যারা বউরা আপনাদের থেকে চলে গেল তারা যদি আবার ঘুরে আসতে চায় আপনি নেবেন নাকি না অরে অরে আমি তালাক করে দিই আরে আবার অন্য জায়গায় বিয়ে হয়েছে হোক কারো হয়েছে কারো হয়নি তার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় নাকি না না না আমি যা করি না ছেলেপেলে কি অবস্থা আপনার ছেলেপেলে কি ছেলেপেলে আছে কয় আছে ছোট বাড়ি ওরা চা ঠিক দিয়েছিলাম বাড়ি করে দিয়েছিলাম ওরা বাড়ি ঘর বেঁচে চেষে পালা চলে বয়স কেমন হবে আসি আসি বছর আপনি যখন প্রথম বিয়ে করেন তখন আপনার বয়স কত ছিল তখন ধরে লও একুশ বছর বয়স একুশ বছর বয়সে আপনি প্রথম বিয়ে করছেন তারপর থেকে মানে চলমান আছে মানে পঁয়ত্রিশটা চার পাঁচ বছর আগেকার বিয়ে করা তারপর থেকে বিয়ে করাটা বন্ধ করছেন কবে ও এটা ধরালো বিশ বছর হলো মানে বিশ বছর হলো আপনি বিয়ে করা বন্ধ রাখছেন হ্যাঁ। মানে যে বউ আপনার আছে এটা তিন নম্বর বউ তিন নম্বর আছে এখন বর্তমান অচল এটা আপনার ছেড়ে যাচ্ছে না না মর অমর অবস্থা ডেলি অবস্থা লাগে রাজশাহী আসা লাগে ঢাকা নিয়ে যাওয়া লাগে আচ্ছা, এখন যদি কোনো কেউ আসে যদি আপনাকে বলে যা বিয়ে করবে আপনাকে আপনি কি করবেন না না আর করা হয় আর কেন করবেন না আর করা হয় আর করা হয় না ইয়া নার্স হয়ে গেছে নার্স অপারেটি जाओ बाहर अरे कुछ कुछ लेने के लिए